কোনোবার নিমন্ত্রণও পাইনি আসেনি নিমন্ত্রণ পেয়েছি এবং যথাযথভাবে আসার চেষ্টা হয়তো আব্বার সাথে যোগাযোগ ছিল আবার মন্ত্রী মানে সাহেবের সঙ্গে আজকে নেই আমরা সেহাত নিমন্ত্রণ পেয়ে বিধায়ক হিসেবে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে যে কোনো জাতিকে উপরে উঠাতে গেলে প্রথম দরকার হচ্ছে শিক্ষা এডুকেশনে যেমন কোরআন শরীফের প্রথম শব্দ যেটা হচ্ছে একটা অর্থাৎ পড়ো আমরা যত পড়বো তত জ্ঞান অর্জন করবো এবং বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা রাষ্ট্র সেটা হচ্ছে শিক্ষা বিশেষ করে ভারতবর্ষের মধ্যে এবং আমরা যত পড়াশোনা করব আমি সেদিন একটা আলোচনায় বলছিলাম বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা ক্ষেত্রে শুধু রোল নাম্বারটা দেওয়া হবে শুধু রোল নাম্বারটা থাকবে সব ফাইনাল হওয়ার পর আমরা অ্যাডমিট পিক আপ করব তাহলে দেখা যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি চাকরি হয়ে যাবে যেটা বামফোন আমলে এসে আগেকাই ছিল কিন্তু বামফোন আমলে এসে এটা বন্ধ হয়ে গেছে আপনাদের জানা উচিত এবং আমরাও সেই প্রস্তাবটা আবার দিয়েছি যদি শুধু রোল নাম্বার ক্ষেত্রে আমাদের চাকরি হয় তার জন্য আমরা বেরিয়ে যাব আমরা চাই মাদ্রাসার আরও উন্নয়ন হোক এবং এটা শুনলাম অনেক জায়গার ত্রিপুরা থেকে ছাত্রছাত্রী এখানে আসে এবং খুব ভালো সিস্টেম আজকে প্রথম ঢুকলাম সৌভাগ্য হোক বিধায়কদের আসার পর এবং আমাদের সংকলন দপ্তর থেকে ওনারা টাকা পেয়েছিলেন এবং আশা করব অন্য কোনো প্রজেক্ট আমাকে যদি দিন আমরা চেষ্টা করবো বিধায়ক হিসাবে সেটা করে দেয় এবং আমরা চাইব যে আমাদের এইসব যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে অন্তত সংখ্যালঘু দপ্তর থেকে টাকাটা আসে এবং তার যে উন্নয়ন সেই উন্নয়নটা আমরা পাই সর্বক্ষেত্রে এবং অলরেডি এবং নতুন কোনো যদি প্রজেক্ট থাকে আমরা যারা শিক্ষক আছেন তাদেরকে আমি বলবো যে আমার হাতে কোনো প্রজেক্ট থাকা থেকে আমাকে দেবে আমি আমার বিধায়ক কান্ত অনিল আছে সেটা থেকেও যদি কোনো রকম বাবা না থাকে আমি দিতে প্রস্তুত অসুবিধা নেই আর কিছু বক্তব্য নয় সকলে ভালো থাকুন সকলে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এগুলো সুস্থ